আজকে আমি শেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স আগের দিন শিখিয়েছিলাম নেগেটিভ সেন্টেন্স তো আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে তৈরি করা হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স জিনিসটা কি কিভাবে তৈরি করা হয় সেই জিনিসগুলো শেখাবো টেন্সের উপর যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমে কাকে বলা হয় সেটা জানতে হবে কোনো বাক্যে প্রশ্ন জিজ্ঞাসা করা হলে তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স ঠিক আছে বোঝা গেল কোনো বাক্যে কাউকে কিছু জিজ্ঞেস করা বোঝালেই সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে করব সেই জিনিসগুলো আমি নিচে বুঝিয়েছি পরপর প্রত্যেকটা টেন্স আলাদা আলাদাভাবে ধরে ধরে বোঝানো আছে সেই তো প্রথম যেটা এক নম্বর হচ্ছে আমি ভাত খাই এটা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রথমে প্রত্যেকটা সেই আগের মতোই নেগেটিভ যারা গ্রামার শিখছো সেই আগের জিনিস আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে নেগেটিভ সেন্টেন্স টেন্সের পুরো পার্টটা pronunciation preposition parts of speech এই জিনিসগুলো দেখে নেবে তো আমি ভাত খাই এটা কোন টেন্স পেন্ট ইনডিফিনিট টেন্স এটা কীভাবে ট্রান্সলেশন করলে আই ইট রাইস আমি করে দিয়েছি তারপরে নিচেই দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করে করতে হয় আমি লিখেছি আমি কি ভাত খাই অর্থাৎ এখানে লাস্টে জিজ্ঞাসা চিহ্ন হবে আমার মিস্টেক হয়েছে বসানো যায়নি তো আমি কি ভাত খাই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর একটা বড়ো ব্যাপার ইন্টারোগেটিভ মার্ক মানে জিজ্ঞাসামূলক চিহ্ন যদি না থাকে পুরো সেন্টেন্সটা কিন্তু ভুল এটা যেন মাথায় থাকে তো আমি কি ভাত খাই তো এটা কি present indefinite tense present indefinite টেন্সে ট্রান্সলেশন আমি ভাত খাই প্রথমে হ্যাঁ বোধকে আই ইট রাইস আমি কি ভাত খাই এখানে যেহেতু কোনো অকজুলারি ভার বা সাহায্যকারী ক্রিয়া যেমন অ্যামি যার হ্যাভ হ্যাজ বা ওয়াজ ওয়ার বা হ্যাড এইসব জিনিসগুলো নেই বা স্যাল উইল এগুলোকে বলা হয় অকজুলারি ভাব এই জিনিসগুলো নেই তার জন্য যখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই শুধুমাত্র এটা প্রযোজ্য হবে পাস্ট ইনডিফিনিট টেন্সও আমি নিচে দেখিয়েছি তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখনই সেটাকে জিজ্ঞাসামূলক বাক্য করা হবে সেখানে কর্তার আগে মানে সাবজেক্টের আগে ডু অথবা ডাজ বসবে ঠিক আছে তার জন্য আমি কি ভাত খাই এটা হচ্ছে কি do I eat rice do কখন বসবে ডু হচ্ছে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে সাবজেক্ট বা কর্তার আগে কি বসবে ডু আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে তার আগে বসবে ডাজ তো আমি কি ভাত খাই সেটা হচ্ছে ডু আই ইট রাইস তারপর রাম ভাত খাই রাম এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো এটা প্রথমে হ্যাঁ বোধ করেছি রাম ইটস রাইস ইটস হয়েছে এস যোগ হয়েছে রাম কি ভাত খায় ডাজ রাম ইট রাইস মানে ডাজ হয়ে গেল ডু হবে না থার্ড পার্সনের ক্ষেত্রে ডাজ হবে ডাজ রাম ইট রাইস তারপর লিখে দিয়েছি সেই জিনিসটা পেন্ট ইন্ডিপেন্ডেন্সে টেন্সে কোনো অক্সুলারি ভার বা সাহায্যকারী ক্রিয়া না থাকায় এই ধরনের সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় সাবজেক্ট বা কর্তার আগে ডু অথবা ডাজ বসাতে হয় আবার পাস্ট ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে কর্তা বা সাবজেক্টের আগে ডিড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয় যেমন আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন টু স্কুল এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স এটাকে এবার আমি যদি ইন্টারোগেটিভ করি আমি কি স্কুলে গিয়েছিলাম ডিড আই ওটা ডিড হয়ে যাবে মানে পাস্টের ক্ষেত্রে did did I go to school বোঝা গেল তুমি কি একটি বাঘ দেখি দেখিয়াছিলে did you see a tiger আগে প্রথমে হ্যাঁ বোধক করবে তুমি একটি বাঘ দেখিয়াছিলে তো সেটা কি হবে you you saw a tiger এবার এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে তুমি কি একটি বাঘ দেখিয়েছিলে did you see a tiger ঠিক আছে এরপরে চলে আসছি আমি নেক্সটে নেক্সটে এটা প্রথমে করিয়েছি প্রত্যেকটা টেনশন আমি করিয়েছি করানোর চেষ্টা করেছি যদি কিছু বাকি থাকে তো সেটা হয়তো ভুলবশত থাকবে রাম কি স্কুলে যাইতেছে এটা কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রথমে আগে করবে হ্যাঁ বোধক রাম স্কুলে যাইতেছে হ্যাঁ তো কী হবে Ram is going to school পেন কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী কিন্তু এটা যখন ইন্টারোগেটিভ করা হবে তখন এখানে অক্সুলারি ভার্ব আমি যার ব্যবহার করা হয় পেন কন্টিনিউয়াসের ক্ষেত্রে সেই অক্সুলারি ভার্ব আমি যারটা কী হবে প্রথমে চলে আসবে তার জন্য রাম কি স্কুলে যাইতেছে এটা হচ্ছে is Ram going to school ঠিক আছে লাস্টে অবশ্যই ইন্টারোগেটিভ মার্ক বা মার্ক বা ইন্টারোগেটিভ চিহ্ন অবশ্যই বসবে যদি কেউ না বসে তবে পুরো সেন্টেন্সটা কিন্তু ভুল হিসাবে বিবেচিত হবে তুমি কি বই পড়িতেছ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রথমে হ্যাঁ বোধক করবে তুমি বই পড়িতেছ ইউ আর রিডিং বুক তুমি কি বই পড়িতেছ তারপরে হবে আর ইউ রিডিং বুক ব্যাস হয়ে গেল আমি কি ভাত খাইয়াছি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিছু কিছু জিনিস ব্যতিক্রম আছে সেগুলো মনে রাখতে হবে সেটাও বলেছি আমি কি ভাত খাইয়াছি এটা পেন পারফেক্ট টেন্স এটা প্রথমে হ্যাঁ বোধ করো না আমি ভাত খাইয়াছি I eaten rice I have eaten rice হবে তো এইটা যখন পেন পারফেক্টে করা হবে ইন্টারোগেটিভে আমি কি ভাত খাইয়াছি তখন হবে হ্যাঁ বা ইট অ্যান্ড রাইস হয়ে গেল তোমরা কি এই গ্রামে পাঁচ বছর ধরে বাস করিতেছ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা জানো আমি আগেই শিখিয়েছি তো তোমরা কি এই গ্রামে পাঁচ বছর ধরে বাস করিতেছ কিটা হটিয়ে দাও তোমরা এই গ্রামে পাঁচ বছর ধরে বাস করিতেছ এটা ট্রান্সলেশন কী হবে you have been living in this village for five years five years এটা হ্যাঁ, বোধক হলো এবার এটাকে ইন্টারোগেটিভে করতে গেলে কী হবে have you been living in this village for five years এখানে একটা জিনিস খেয়াল করো হ্যাভ বিনটা পুরোটা কিন্তু আগে বসেনি কারণ হচ্ছে বিন বিন এই জিনিসটা প্রোনাউনের আগে বসবে না প্রোনাউনের সবসময় পরে বসবে এই জিনিসটা তোমরা মনে রাখবে হুম প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে এই যে পারফেক্ট কন্টিনিউস টেন্সের যে বিন যে জিনিসটা সেটা কোনো টাইমে প্রোনাউনের আগে বসবে না এটা সবসময় প্রোনাউনের পরে বসবে এই জিনিসটা খেয়াল রাখবে তার জন্য তোমরা কি এই গ্রামে পাঁচ বছর ধরে বাস করিতেছ have you been living in this village for five years ঠিক আছে রাম কি এই গ্রামে পাঁচ বছর ধরে বাস করিতেছে রাম এটা থার্ড পারসন তার জন্য হয়েছে has been Ram living in this village for five years ঠিক আছে গীতা কি একটি গান গাইতেছিল এটা হচ্ছে past continuous tense past independent আগে বুঝিয়ে দিয়েছি তার জন্য করাইনি ডাইরেক্ট পাস্ট কন্টিনিউয়াসে চলে এসেছে গীতা কি একটি গান গাইতেছিল প্রথমে কীটা হটিয়ে দাও গীতা একটি গান গাইতেছিল Geeta was singing a song এবার এটাকে ইন্টারোগেটিভ করে নাও গীতা কি একটি গান গাইতেছিল ওয়াজ অকজুলারি ভাব ওয়াজ তার জন্য ওয়াজটা প্রথমে চলে এলো was Geeta singing a song ঠিক আছে লাস্টে ইন্টারোগেটিভ মার্ক রুগীটি কি মারা গিয়েছিল ডাক্তার আসার আগেই এটা পাস্ট পারফেক্ট টেন্স ঠিক আছে তো এটা এমনি কি হটিয়ে যে করলে রুগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার আগেই হবে the patient had died before the doctor came আর এটা ইন্টারোগেটিভ কি যোগ হলেই হয়ে যাবে তখন হয়ে যাবে কি অক্সুলারি হয় হ্যাডটা প্রথমে বলবে had the patient died before the doctor came ঠিক আছে তুমি কি দু ঘন্টা ধরিয়া লিখিতেছিলে তুমি কি দু ঘন্টা ধরিয়া লিখিতেছিলে এটাও সে একই রকমই হ্যাড ইউ বিন কারণ এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার জন্য প্রোনাউনের আগে বিন বসবে না বলেছি প্রোনাউনের পরে বিন বসেছি had you been writing for two hours ঠিক আছে এরপরে চলে আসছি নেক্সট তুমি কি একটি গান গাইবে এটা হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্স একই রকম নিয়ম তুমি একটি গান গাইবে you will singing a song ঠিক আছে you will singing a song তুমি কি একটি গান গাইবে এবার কি দিয়ে করো তো এই অক্সুলারিভাবে উইলটা প্রথমে এলো will you singing a song তুমি কি রাত্রে পড়িতে থাকবে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্রথমে হ্যাঁ বোধক করো তুমি রাত্রে পড়িতে থাকিবে you will be reading at night এবার এটা ইন্টারোগেটিভ করে নাও তুমি কি রাত্রে পড়িতে থাকবে will be you reading at night ব্যাস হয়ে গেল তুমি কি কাজটি করিয়া থাকিবে এটা ফিউচার পারফেক্ট টেন্স তো প্রথমে হ্যাঁ বোধক করো তুমি কাজটি করিয়া থাকিবে you will have done the work এবার এটা ইন্টারোগেটিভ করো তুমি কি কাজটি করিয়া থাকিবে will have you done the work ঠিক আছে লাস্টে ইন্টারোগেটিভ মার্ক মার্ক এখনও যারা পেজটি লাইক করনি তারা অবশ্যই লাইক করবে আমি ডেলি বলছি কিন্তু সবাই লাইক করছো না তাই আমার হামলি রিকোয়েস্ট তারা অবশ্যই যেন পেজটি লাইক করো এবং শেয়ার করবে তোমার বন্ধুবান্ধবদের সাথে এর পরের দিন আমি করাবো ইন্ট্রোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স মানে দুটোই হ্যাঁ বোধক এবং নাবাদক নাবোধক বাক্য কীভাবে করা হয় তারপর what which how many how এইসব দিয়ে জিজ্ঞাসামূলক বাক্য করানো হবে তারপরে যাব ভয়েস তারপর ন্যারাসেন এইভাবে আস্তে আস্তে এগোতে থাকবো আর যেগুলো বাকি থাকছে সেগুলো পরে করানোর চেষ্টা চেষ্টা করব এছাড়া পরীক্ষার জন্য যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো এরপরে করানো হবে আজকে এতটাই সবাই ভালো থাকবে থ্যাংক ইউ